আসসালামু আলাইকুম ম্যাডাম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম বস কেমন আছেন <laughs> আচ্ছা ম্যাম আজকে আপনাকে অনেকগুলো প্রশ্ন করব আমি হ্যাঁ ওকে দেখো 20 টা প্রশ্ন করব দেখি আপনি পারেন কি নাকি 200 20 এবং ডিয়ার oh, ভিউয়ার্স তোমরা যারা ছোট ছোট বাবুরা দেখছো প্যারেন্টসরা দেখছেন আপনার বাচ্চারাও এই মজা করে এই তথ্যগুলো mm-hmm. জেনে রাখুক এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট তথ্য তো আমরা দেখি সিমরেন কটার উত্তর দিতে পারে uh, এবং আপনারাও চেষ্টা করেন যারা ছোট বাবুর আছে আপনারাও চেষ্টা করেন হুম তো সিমরেন তোমার কাছে আমার প্রথম প্রশ্ন sir don't give me too hard because I am little baby too okay oh baby too baby and who is baby one আচ্ছা there is a ghost me okay বলো আমরা প্রশ্ন করি না ইয়া প্রশ্ন আমরা কেন প্রশ্ন করি why do we ask questions খুব সুন্দর প্রশ্ন কিন্তু yeah for knowing the unknown people আমাদের আমরা প্রশ্ন করি একটা মানুষকে তাদের ব্যাপারে জানার জন্য অর আননোন এনিথিং ইয়া একদম ট্রু যে আমরা আননোন কিছু জানতে প্রশ্ন করি yeah to know the people or persons আমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে তোমার কাছে which are three scientific questions অর্থাৎ বিজ্ঞানীরা আবিষ্কার যে করে বা তাদের যে এত অর্জন তারা তিনটা কোয়েশ্চেন নিয়ে সবসময় ডিল করে what are those three questions what, how, why. Yeah. What, how, why? যেমন মাধ্যাকর্ষণ শক্তি right? Yeah. মাধ্যাকর্ষণ শক্তি যেমন আপেল পড়লো কি পড়লো আপেল তাহলে এটা কি ওকে এরপরে কেন পড়লো why why did the apple fall এভাবে কিন্তু বিজ্ঞানের তোমার রিসার্চ শুরু হয়ে যায় রাইট এটা দিয়ে আমরা লাইক নোইং জিনিসটা আসে বলো তো অ্যালফাবেট কি what is alphabet alphabet All letters together are called alphabets. একদম ট্রু <gasps> তো এখানে এখানে একটা বাংলাদেশিদের একটা ভুল আছে আমরা বলে থাকি যে এ একটা অ্যালফাবেট এই বলো তো এ কি একটা অ্যালফাবেট নো এ হচ্ছে একটা লেটার বি হচ্ছে একটা letter letter but A to Z together alphabet okay very good তোমার অনেক ভালো ও আসলেই আছে আইকিউ <laughs> রয়েছে এইবার তুমি যে কোয়েশ্চেনটার উত্তর দেবে সেটা হচ্ছে আমরা আমরা তো বাংলায় কথা বলি oh, আবার ইংরেজিতেও আমরা কথা বলি তো একটা ভাষায় হ্যাঁ চারটা স্কিলস রয়েছে চারটা skills what are those skills four listening speaking writing and reading right তো এখানে একটা ন্যাচারাল hmm. অর্ডার রয়েছে প্রথমে লিসনিং তারপর স্পিকিং তারপর রিডিং তারপর রাইটিং এজন্য বাচ্চাদেরকে প্রথমে লেখা শেখাবেন না প্রথমে হচ্ছে শুনতে শেখাতে হবে এটাকে ন্যাচারাল অর্ডার বলে mm-hmm. আর এর বাইরে যাবেন ইংলিশ শিখতে পারবেন না কোনো <laughs> আগে লিসনিং তারপর স্পিকিং তারপর রিডিং এন্ড রাইটিং লাস্টে হচ্ছে রাইটিং আর বাংলাদেশে আগে আগে লেখ তাড়াতাড়ি তুই আগে লেখ লেখ তাড়াতাড়ি A B C D O G dog C T cat okay তারপর বলো same to you next number same same ইংরেজিতে ইংরেজি ভাষায় টোটাল কয়টা সাউন্ডস রয়েছে British English American English British English perfect British ইংলিশে সাউন্ডস রয়েছে ফোনেটিক্স একটা কথা আছে ফোনিক্স একটা কথা আছে পৃথিবীর সব দেশ এরা ইংরেজি শেখানো শুরু করে ফোনিক্স দিয়ে বলতো ফোনিক্স কি আমাদের একটা বই আছে তোমার কাভার সহ যেটা হ্যাঁ phonics is a letter is making a sound. When a letter makes a sound, that's called phonics. Yeah, তার all letter sounds are called yeah আমরা লাইক যখন আমরা লাইক প্লে গ্রুপে থাকি তখন আমাদের এবিসিডি শেখায় A B C D যেটা But দেশে করে deshe হচ্ছে প্রথমে বা Yeah. They you will see cat. cat. cat. The, yeah. the dog. এটা হচ্ছে ফোনিক্স এটার উপরে আমাদের একটা বই রয়েছে এই যে এখানে একটা মেয়ে আছে এই যে এই মেয়েটা এই মেয়েটা অনেক সুন্দর তুমি অবশ্য অত সুন্দর না তো এই এই যে আমাদের ফোনিক্স বই এটা বাংলাদেশের প্রথম ফোনিক্স বুক ফর চিলড্রেন হ্যাঁ চিলড্রেনদের জন্য এটা প্রায় বারো বছরের শিক্ষার্থীরাও পড়তে পারবে তিন থেকে বারো বছর সবার জন্য জানা দরকার আসলে বড়দেরও ফোনে শিখতে হবে না লোচন কিন্তু চেঞ্জ হবে না এটা পুরো অডিও সহ বই রয়েছে এবং এটার ভিডিও চলে আসছে আর মজার ব্যাপার হচ্ছে সিমরি নেটের উপর আবার ক্লাস নিচ্ছে ওর ওর পেজ থেকে আমাদের পেজেও আমরা দিয়ে দিচ্ছি এগুলো সব ভিডিওগুলো দেখলে ইংলিশ উচ্চারণ অনেক সুন্দর হবে ওকে তো এরপরে তোমাকে যে কোশ্চেনটা করব সেটা হচ্ছে আমরা জিরো থেকে নাইনকে কি বলে থাকি um, zero to nine, it's digits? Yeah, digits. <gasps> yeah, okay, okay. Yeah, very good, very good. Thank you. তাহলে এখন আমি তোমাকে যদি একটা কোশ্চেন করি কোশ্চেনটা অনেক টাফ কিন্তু হোয়াট ইজ নাইন নাইন কি নয় কি it's a digit and a number yeah nine এটা একটা ডিজিট এবং একটা নাম্বার it's a one digit number one digit number ও স্কুলে এটা পড়েছে আমাদের one digit one digit number ninety nine হচ্ছে two digit number two digit number one thousand হচ্ছে three digit number right? No, it's a four-digit number. Oh, well, yeah, you yeah. make me confused. One and zero. three zeros. Three zeros. Okay, এবার তুমি বলো how many neurons তোমার মাথা আছে? চেক করে দেখো তো একটু আছে না? ও আছে তো। Yes, আছে তো। Ah, discovery আমার মাথা আছে। to বলো তোমার এই মাথার মধ্যে ছোট ছোট সেল রয়েছে যেগুলোকে বলে নিউরনস নিউরনস ওকে তোমার মাথায় কতগুলো নিউরনস রয়েছে এটা আমরা পড়েছিলাম ক্লাসে স্যার আমার তো একটাও নাই নিউরনস আচ্ছা <laughs> কত আছে sir it's 100 billion 100 billion oh my god 10 to the power 11 অর্থাৎ স্যার আমার তো একটাও নাই একের পরে 11টা শূন্য দিলে যে নাম্বারটি হয় তাকে বলে 100 বিলিয়ন বাট স্যার আমার তো একটাও নাই না তোমার একটা নাই 100 বিলিয়ন আছে আমি ঢুকাবো কিভাবে আচ্ছা এবার বলো একটা মজার তোমার বডিও কিন্তু সেলস দিয়ে তৈরি হ্যাঁ oh, সত্যি oh, ছোট ছোট ছোট ছোট ছোট ছোট oh, কোষ তো তোমার বডিতে টোটাল কতগুলো সেলস রয়েছে 100 বিলিয়ন নো তোমার বডিতে রয়েছে হচ্ছে 37.2 trillion oh my god 37.2 trillion ট্রিলিয়নে কত শূন্য 12 12 একের পরে 12টা শূন্য 12 শূন্য তাহলে এটা হচ্ছে ওয়ান ট্রিলিয়ন এরকম করে থার্টি সেভেন ট্রিলিয়ন এবং টু হান্ড্রেড বিলিয়ন এত এত সেলস রয়েছে বলো তো আমাদের যে গ্যালাক্সি আমরা যে এই যে আমাদের একটা সোলার সিস্টেম আছে আর sun then earth planets all other planet satellite এটা হচ্ছে আমাদের সোলার সিস্টেম তো এই আমাদের সোলার সিস্টেমটা যেখানে আছে ওইটা হচ্ছে একটা গ্যালাক্সির মধ্যে আমাদের গ্যালাক্সি সেই গ্যালাক্সিটার নাম কি Um, excuse me, can I have a glass of milk? Milky Way. <laughs> yeah, Milky Way galaxy, that's true. And uh, আমাদের এই যে গ্যালাক্সিতে কয়টা সোলার সিস্টেম রয়েছে তোমার ব্রেইনের সমান নিউরনসের সমান রয়েছে 100 বিলিয়ন 100 বিলিয়ন সোলার সিস্টেম রয়েছে is is huge right it's huge বলো তো তোমার হার্ট আছে একটা তাই না এই হার্টটা বিট করে but it's broken sir broken একদম হার্ট বিট করে এটা তোমার পার ডেতে কতবার বিট করে 100,000 এক লক্ষ বার আপনার হার্টটা বিট করে আল্লাহু আকবার every day and from birth till death এটা এভাবেই করতে থাকবে তাহলে হোল লাইফ টাইমে সে কতবার বিট করবে জানো two point five billion times এত uh, uh, যখন আমরা নামাজ পড়ি we should tell Allah we should thanks Allah we should thank Allah definitely তোমাকে আরেকটা কোশ্চেন করি বলো তো গুগল একটা নাম্বার রয়েছে গুগলে oh. কয়টা জিরো আছে জিরো oh রয়েছে তাহলে বলো তো how many zeros are there googolplex googolplex হচ্ছে সবচেয়ে বড় নাম্বার এখানে কয়টা জিরো রয়েছে 1000 zeros I guess 1000 zeros 10 to the power 1000 okay এই গুগল এবং গুগল প্লেক্স এই দুইটার নাম কে দিয়েছিল okay so I nine year old boy Milton Sirotta yeah named নয় বছর তোমার বয়স কত 12 12 তোমার তোমার চেয়ে একটু ছোট সে এই নাম দুইটা দিয়েছে googol and googolplex how intelligent oh googol শব্দটা থেকে এই গুগল কোম্পানি কিন্তু নামটা নিয়েছে বাট বানানটা একটু চেঞ্জ করে ফেলছে এটা হলো নাম্বারটা হচ্ছে জি ও ও জি ও এল আর গুগল কোম্পানি দিয়েছে জি ও ও জি এল ই ঠিক আছে ইয়া দ্যাটস গুড এইবার বলো আমাদের uh, পৃথিবীতে পিঁপড়া তো আছে অনেক oh, কতগুলো পিঁপড়া আছে আমাদের পৃথিবীতে I guess it's 12.5 trillion no এটা আছে হচ্ছে তোমার one quadrillion trillion are you serious sir one quadrillion এক কোয়াড্রিলিয়ন মানে হচ্ছে একের পরে পনেরোটা শূন্য ও oh, আচ্ছা এবার একটা আইকিউ কোশ্চেন বলো কোন মাসে আঠাশ দিন আছে স্যার আমার তো সেলই নাই আমার আইকিউ কি থাকবে কোন মাসে আঠাশ দিন আছে every month yeah every month মানুষ ফেব্রুয়ারি মনে করবে <laughs> এইবার তোমাকে একটা আরো মজার তথ্য দেব একটা ওয়ার্ড লার্জ আছে না লার্জ লার্জটাকে আরো বিগার বানাবা কিভাবে সম্ভব বিগার লার্জ তো বড় বিগারও বড় লার্জকে আরো বড় বানাবা অর্থাৎ লার্জটাকে বিগার বানাবা আরো বড় ক্যান ইউ গেস ইট কিভাবে লার্জকে আরো বড় বানাবা ইয়া লার্জ ইয়ার যোগ করলে হবে দ্যাটস ট্রু আচ্ছা এবারে একটা লাস্ট প্রশ্ন এবং খুবই মজা প্রোনাউন শব্দটি কোন parts of speech noun yeah it's a noun because it's a name oh yeah pronoun is a name yeah that's so true. dear viewers that's all for today আমরা আজকে কতগুলো প্রশ্ন করলাম দেখেন আপনাদের বাচ্চারা এই প্রশ্নগুলো উত্তর জানে কিনা খুবই মজার প্রশ্ন এবং এটা ভালো লাগবে আর আপনাদেরকে বলবো আমাদের এই বইটি কালেক্ট করে ইংলিশ শেখার যাত্রা বাংলাদেশের প্রত্যেকটি শিশুর হতে হবে এই বইটি দিয়ে কারণ এটা হচ্ছে একমাত্র ফোনিক্সের বই বাংলাদেশে এই যত শত মানে? বছর গিয়েছে এটাই প্রথম বই একমাত্র বই অডিও সহ বইটি আছে এখানে এই যে একটা কিউট বেবির ছবি আছে সিমরেনের না এটা যদিও না আসলে তোমারই হ্যাঁ সো এই বইটা কালেক্ট করবেন আমাদের ক্যাপশনে সব ডিটেলস দেওয়া আচ্ছা। রয়েছে নেক্সট টাইম আমাদের সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হবে টিল দেন আল্লাহ হাফেজ বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ প্লিজ লার্ন বাই বাই